আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী খ্রিস্টান সিরিজ ফর্টি নাইন উনপঞ্চাশ আজকের শিরোনাম পবিত্র বাইবেল কি পবিত্র আত্মার সাহায্যে লেখা যে কোনো খ্রিস্টান মিশনের সঙ্গে যখন কথা বলবেন তখন তারা প্রথমে একটা দাবি করে যে তাদের এই পবিত্র বাইবেল যেটা দেখছেন এই পবিত্র বাইবেলটি নাকি পবিত্র আত্মার সাহায্যে তার অনুপ্রেরণায় লেখা মানে কোনো মানুষ লিখেছে তার সঙ্গে সেই সময় পবিত্র আত্মার অনুপ্রেরণার সাহায্য ছিল তাই সম্পূর্ণ বাইবেলটিকে তারা মনে করে এই গোটা বাইবেলটিকে সম্পূর্ণ বাইবেলটিকে তার পবিত্র আত্মার সাহায্যে লেখা এই জন্য তারা বাইবেল থেকে একটা ভার্সও তারা ব্যবহার করে সেটা second Peter chapter number one verse number ninety two ninety twenty one পর্যন্ত প্রথম পিত দ্বিতীয় পিতর প্রথম অধ্যায় উনিশ থেকে একুশ নম্বর ভাষ তারা ব্যবহার করে বলে যে আমাদের এই বাইবেল মানে তাদের এই বাইবেল এই বাইবেলটি নাকি একদম পবিত্র আত্মার সাহায্যে লেখা কোনো মানুষ লিখেছে যা শুধু খাতা কলমে কিন্তু পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা এটা নিয়ে তারা গর্ব করে এটা ঈশ্বরের বাণী কেননা পবিত্র আত্মা তার অনুপ্রেরণায় বাইবেলটিকে লেখা হয়েছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দীর্ঘদিন যাবৎ ধরে তারা এই দাবিটা করে আসে এবং তারা এই কারণে তারা এই বাইবেলটিকে বলে ঈশ্বরের বাণী আমরা এর আগে আটচল্লিশটা এপিসোড করেছি ক্রিশ্চিয়ানিটি নিয়ে আপনি দেখেছেন যে পবিত্র বাইবেল আসলে এটা কি পবিত্র না অপবিত্র আপনারা দেখেছেন আজকে আমি শুধুমাত্র এই জন্যই উনপঞ্চাশ নম্বর এপিসোডটা করছি যে পবিত্র বাইবেল এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় সম্পূর্ণ বাইবেলটি এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় তার যৌক্তিক এবং তারা যে প্রমাণটা পেশ করে সে প্রমাণ থেকেই আমি আপনাদের কাছে বিশ্লেষণ করব অনেকে দেখবেন যে বাইবেল প্রথমে যখন শুরু হচ্ছে প্রথমেই দ্বিতীয় পিতরের প্রথম অধ্যায়ের উনিশ থেকে একুশ নম্বর ভাস দিয়ে লেখক লিখতে চান যে গোটা বাইবেলটি পবিত্র আত্মার সাহায্যে লেখা আসেন আজকে আমরা সেই বাইবেলের তারা যে ভাসটা ব্যবহার করে যেটা দিয়ে পবিত্র আত্মার সাহায্যে লেখা বাইবেল এটা দাবি করে সেই ভাসটা আমরা পড়বো আমরা কয়েকটা অনুবাদ পড়বো আপনাদের সামনে আপনারা সেগুলো লক্ষ্য করবেন আমরা প্রথম যেটা পড়ব উইলিয়াম কেরির বাংলা অনুবাদ যেটা প্রথম অনুবাদ করা হয় তিনি কি বলছেন দেখেন দ্বিতীয় পিতর প্রথম অধ্যায় উনিশ থেকে পড়বেন একুশ পর্যন্ত দেখেন কি বলছে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিশেষ নয় কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় না কিন্তু মানুষরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহা বলিয়াছেন কিন্তু নিজেদের মধ্যে ভক্ত ভাববাদীগণ উৎপন্ন হয়েছিল সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুগণ উপস্থিত হইবে দ্বিতীয় পিতার প্রথম অধ্যায় কুড়ি এবং একুশ নম্বর ভার্স এবং দ্বিতীয় অধ্যায় প্রথম নম্বর ভার্স আমরা পড়লাম এটা কিতাবুল মুকদ্দাস যেটা দু হাজার অনুবাদ তারা কি করছে দেখেন তারা কি বলছে তারা বলছে যে পাক কিতাবে কোনো ভবিষ্যৎ বাণী পাক কেতাবের কোনো বাণী বক্তা নিজের ব্যাখ্যার বিষয় নয় কারণ বাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয়নি কিন্তু মানুষেরা পাক রু দ্বারা চালিত হইয়া আল্লাহ থেকে যা পেয়েছেন তাই বলেছেন কিন্তু লোকেদের মধ্যে যেমন ভণ্ড নবীরা উঠেছিল সেইভাবে তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষকরা উপস্থিত হইবে এই প্রমাণটা পেশ করে তারা বলে এটা হচ্ছে পবিত্র আত্মার সাহায্যে লেখা শ্রোতা মন্ডলী আমি এতক্ষণ পড়লাম আপনি কি বুঝতে পেরেছেন যে এখানে কোথায় বলছে যে গোটা বাইবেলটা এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা আমি ইংরেজি কিংস জেন্স ভার্সন সেটা একটু পড়ছি দেখেন no prophecy of the scriptures is of any private interpretation for the prophecy came not in old time by the will of man আর তারপর লিখছে তার মানে আপনারা এই গোটা ইংরেজি পড়লাম এবং বাংলা দুটো অনুবাদ পড়লাম কোথাও কি বুঝতে পারলেন যে এখানে মূলত বলা হচ্ছে যে এই বাইবেলটি এটা পবিত্র আত্মার সাহায্যে লেখা জিনা তারপরে আমি ভেঙে ভেঙে তাদের কয়েকটা কথা বলি দেখেন কি বলছেন যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যা নয় এবং কিতাবুল মুকাদ্দাসা এবং কিং জেন ভার্সন হচ্ছে no prophecy of the scriptures is of any private interpretation মানে এই শাস্ত্রে বাইবেলের মধ্যে যদি ধরে নিই বাইবেলের মধ্যে যেসব প্রফেসি আছে মানে ভবিষ্যৎবাণী আছে এবং ভাববাদী তথা নবীদের কথা আছে এগুলো নবীদের নিজের ইচ্ছের কথা নয় পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আবার আকর্ষণ করছি আপনার ভালো করে বোঝেন এখানে পিতর কি বলছেন যে নবীগণ যেসব কথাগুলো বলেছেন নবীগণ যেসব ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করেছেন এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা সর্বোচ্চ এতটুকু প্রমাণিত হয় গোটা বাইবেল যে পবিত্র আত্মার সাহায্যে লেখা এটা নয় কারণ এখানে কি বলছে no prophecy of the scriptures is of any private interpretation মানে এই বাইবেলের মধ্যে যেসব ভবিষ্যৎবাণীগুলো আছে যেগুলো নবীগণ করেছে এগুলো নবীদের নিজের ইচ্ছা পোষত কোনো ভবিষ্যৎবাণী নয় এখানে শুধুমাত্র ভবিষ্যৎবাণীগুলোর কথা বলা হচ্ছে গোটা বাইবেলের কথা নয় কিন্তু খ্রিস্টানরা চালাকি করে তারা প্রতারণা করে তারা এই ভার্সটা দিয়ে তারা প্রমাণ করতে চায় যে বাইবেল নাকি প্রথম থেকে শেষ পর্যন্ত সবই নাকি ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাণী পবিত্র আত্মার সাহায্যে লেখা জি না আপনারা ভালো করে ভার্সটা বারবার পড়বেন এখানে বলা হচ্ছে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী এবং নবীরা যে ভবিষ্যৎবাণী ভাববাণী গেল করেছিল এগুলোই ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে লেখা বাকি অন্য কথা নয় তোমার এখানে দুটো বিষয় প্রমাণিত এক বাইবেলটা সম্পূর্ণ পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় পয়েন্ট নম্বর দুই বাইবেলের মধ্যে সর্বোচ্চ শুধু ভবিষ্যৎ বাণী যেগুলো আছে সেগুলি শুধুমাত্র ঈশ্বরের বাণী এ ব্যতীত সবগুলো যে ভবিষ্যৎ বাণী এখান থেকে প্রমাণিত নয় তিন নম্বর এটাও প্রমাণিত হয় পিতর নিজে দাবি করছে যে এই ভবিষ্যৎ বাণী ব্যতীত অন্য কথাগুলো এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় কেন তিনি শুধু প্রফেসের কথা বলেছেন ভবিষ্যৎ বাণীর কথা বলেছেন অন্য কোনো কথার কথা তিনি বলেননি চার নম্বর পয়েন্ট মনে রাখবেন এই পিতরের যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটা বাইবেলের নিউ টেস্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত এটা মূলত লেখা হয় ষাট খ্রিস্টাব্দের পরে ষাট থেকে ছেষট্টির মধ্যে কেউ হচ্ছে বাষট্টিতে কেউ হচ্ছে ছেষট্টিতে পয়েন্ট অফ ভিউ কিন্তু আপনারা মনে রাখবেন যে এই পিতর বাষট্টি বাষট্টি খ্রিস্টাব্দ বা ষাট খ্রিস্টাব্দ বা ছেষট্টি খ্রিস্টাব্দের দিকে তিনি এই কথা বলেছেন যে এই শাস্ত্রের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো নবীগণ করেছে এগুলো নবীদের নিজের ইচ্ছের কথা নয় বরং এটা পবিত্র আত্মার সাহায্যে তারা এই কথা বলেছে আর পরবর্তী লেখকরা সেগুলোকে তারা এই পুস্তকের মধ্যে কিতাবের মধ্যে সংকলন করেছে তো পিতর যদি ষাট খ্রিস্টাব্দে কথা বলে আমরা বিশেষ করে ইঞ্জিলের লেখকগুলো কখন ইঞ্জিন লিখেছে যদি আমরা এটা ধরে নিই দেখবেন বিশেষ করে আপনি যদি মার্ক দেখেন মার্ক মোটামুটি ধরেন আঠান্ন খ্রিস্টাব্দের দিকে বিশেষ করে লেখা হয়েছে এই গস্তলাফ মার্কটা ঠিক এক পঞ্চাশ পঞ্চাশ ছাপান্ন আঠান্ন অনেক অনেক রকমই বলেছে পঞ্চাশ ধরে নেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে মথি সরি মার্ক লেখা হয়েছে আটষট্টিতে মথি লেখা হয়েছে পঞ্চাশের দিকে লুক লেখা হয়েছে ষাটের দিকে এবং জোহান লেখা হয়েছে নব্বইয়ের দিকে তার মানে পিটর আগে বলেছে যে শাস্ত্রের কথা এগুলো নিজেদের কথা নয় বিশেষ করে ভবিষ্যৎবাণী এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা কিন্তু এই গসপেলগুলো সংকলন করা হচ্ছে পিটরের অনেক পরে যেমন জোহান জোহান পিটরের কথা বলার অনেক পরে লিখেছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা যে পিটর যে সময়তে এই কথাগুলো বলেছিল পিটর ষাট খ্রিস্টাব্দ বা ছেষট্টি খ্রিস্টাব্দে এই কথা বলেছে তাহলে নব্বই খ্রিস্টাব্দের দিকে জোহান যে লিখছে তার সঙ্গে এ কথা প্রযোজ্য হতে পারে যদি পিটার সমস্ত গসপেলগুলো দেখতো এবং পত্রগুলো দেখতো তারপরে পড়তো পড়ার পরে যদি সে একটা সম্পাদনা করার মতো বলতো যে হ্যাঁ আমি এগুলো তো পড়লাম এই কথাগুলো সত্যি এগুলো মানুষের দ্বারা লেখা নয় এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা তবে ঠিক ছিল পিটর যে সময় কথা বলেছে সেই সময় বাইবেলের বিশেষ করে গসপেল অফ জন এটা লেখাই হয়নি এটা লেখা হয়নি কেন নব্বই খ্রিস্টাব্দ কে বলছে পঁচানব্বই খ্রিস্টাব্দের দিকে এই গসপেল অফ জন লেখা হয় তাই পিটরের এই কথা দিয়ে গোটা বাইবেলকে পবিত্রতার সাহায্যে লেখা দাবি করা এটা কানাকে হাইকোর্ট দেখানো এবং দ্বিতীয় কথা যে পিতর কখনোই বলেনি গোটা বাইবেলটা পবিত্র আত্মার সাহায্যে লেখা বরং তিনি প্রফেসি ভবিষ্যৎবাণীর কথা বলেছে এবং নবীরা যে কথাগুলো লিখেছে সেই কথার উপরে তিনি বলেছেন এগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা আরটা দেখেন পিতর কখনো তিনি দাবিও করছেন না যে গোটা বাইবেলটা এটা ঈশ্বরের ঈশ্বরের বাণী আরেকটা বিষয় মনে রাখবেন সাত নম্বর বিষয় হচ্ছে এটা ইঞ্জিলের যে লেখক গসল জন মার্ক ম্যাথি অংলুক তারা কখনোই নিজেদেরকে ভাববাদী বলে দাবিও করেনি আর পিতর বলেছে ভাববাদীরা যেসব ভবিষ্যৎবাণী করে এবং যেসব কথা লিখছে এগুলো পবিত্র আত্মার সাথে লেখা কিন্তু চারটে গসপলের লেখক কখন নিজেদেরকে ভাববাদী দাবি করেনি তো সেখানে তাদের কথার মধ্যে মিথ্যা হবে এটাই ঠিক কেননা বাইবেলের বিশেষ করে সেকেন্ড পিটার প্রথম অধ্যায় উনিশ থেকে একুশ নম্বর পদ থেকে কোনোভাবে প্রমাণিত হয় না যে বাইবেলের এ টু জেড সবই পবিত্র আত্মার সাহায্যে লেখা সর্বোচ্চ প্রমাণ হয় যে পিটরের যে কথা বলেছে যে ভবিষ্যৎবাণীগুলো এবং নবীরা যে কথাগুলো বলেছে সেগুলো নিজের কথা নয় সেগুলো ঈশ্বরের তরফ থেকে বা পবিত্র আত্মার তরফ থেকে এসেছে সেগুলো তো আমরাও মনে করি যে কোনো নবীরা নিজের ইচ্ছে মতো কথা বলে না তারা ঈশ্বরের পক্ষ থেকে এই কথা তারা বলে কিন্তু পিটর বললো ষাট হিজুরির দিকে খ্রিস্টাব্দের দিকে আর পরবর্তী সময়তে লেখা হচ্ছে এটা কোনোভাবেই গোটা বাইবেলটাকে ইঙ্গিত করে না তারপরেও দেখবেন যে বাইবেল যখন অনেকে লিখেছিল ষাট খ্রিস্টাব্দ থেকে প্রায় দুইশো খ্রিস্টাব্দ পর্যন্ত অনেকেই যিশুর ইঞ্জিল লিখেছিল যেটা অ্যাপক্রিফা বাইবেলের মধ্যে আপনারা সকলেই জানেন তিনশো পঁচিশ খ্রিস্টাব্দের দিকে মহাসম্মেলন করে অনেকগুলো যখন গসপেল চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় খ্রিস্টান বিশেষজ্ঞ পাদ্রীরা এক জায়গাতে বসেই তারপরে কোনটা কে তারা বাইবেলের মধ্যে অন্তর্ভুক্ত করবে এটা তিনশো পঁচাশি পঁচিশ খ্রিস্টাব্দের দিকে মহাসম্মেলন করে তারা আজকে বাইবেলের রূপটা দিয়েছে তো পিতরের এই কথাটা তা তো পূর্ববর্তী যেসব লেখকগণ ইঞ্জিল লিখেছিল বা যিশুর জীবনী লিখেছিল তাদের কথার মধ্যেও তাদের বইয়ের উপরেও এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট খাটে কেননা পিটর বসে ষাট খ্রিস্টাব্দের দিকে আর বাইবেলকে বাইবেল আকারে রূপান্তরিত করা হচ্ছে প্রায় তিনশো পঁচিশ খ্রিস্টাব্দের দিকে তাহলে আরো যেসব লেখকগুলো যেসব বাইবেলগুলো লিখেছিল তথা এই ইঞ্জিলগুলো লিখেছিল যেসব জীবনী লিখেছিল অনেক চিঠিপত্র লিখেছিল লিখেছিল সেগুলো তো পিটরের এই কথা দিয়ে অথেন্টিকসিটি প্রমাণ পাওয়া যায় কিসের ভিত্তিতে তাহলে সেগুলোকে ঈশ্বরের বাণী বা পবিত্রাত্মার সাহায্যে লেখানা আপনারা দাবি করছেন আরেকটা কথা মনে রাখবেন যে পিটরের দুটো কথা এক ভবিষ্যৎ বাণীগুলোই নবীরা যেগুলো করেছে সেগুলো ঈশ্বরের পক্ষ থেকে এসেছে তর্কের খাতিরে ধরে নিলাম কিন্তু এ বাদ দিয়ে যেসব স্বয়ং পিতর এবং পল এদের দুজনের যদি বাইবেলের বুক অফ অ্যাক্স পড়েন মানে পেরিত chapter number fifteen verse number two মানে দুই নম্বর ভার্সে দেখবেন এই পিতরের সঙ্গে সেন্ট পলের অনেক রকমের দ্বন্দ্ব হয়েছিল তার মধ্যে একটা ইহুদিদের বাড়িতে খাওয়া ইহুদিদেরকে মানে খ্রিস্টর দাবাত দেওয়া এগুলো যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল কিন্তু কোনো শিষ্যরা তারা তারা এই দাবি করতেন না যে তাদের কাছে এই মুহূর্তে পবিত্র আত্মা আছে কেন আমি একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে পেরিতের পনেরোধ্যায় দুই নম্বর ভার্সে যখন পিতরের সঙ্গে সেন পলের বিতর্ক লেগে যায় সেই সময় পেরিত পলও কখনো বলেনি এবং এই যে বিশেষ করে পিতরও কখনো বলেনি যে ঠিক আছে আমাদের মধ্যে একটা বিতর্ক লেগেছে চলো আমরা পবিত্র আত্মার সাহায্যে আমরা এটা সমাধান নিই করেনি কি করেছে মহাসম্মেলন করেছে জেরুজালেমের সে মসজিদে মন্দিরে গিয়ে মহাসম্মেলন করেছে তো এই বাইবেল যদি পবিত্র আত্মার সাহায্যে লেখা হয় তো তাদের মধ্যে যখন বিতর্ক হলো তখন পবিত্র আত্মার কাছে যাবে বা পবিত্র আত্মার স্বর্ণাপন্ন হবে তাকে সাহায্য করেই এই বিতর্কের সমাধান দেবে জি নেয়নি তারপর দেখবেন জেরুজালেমে যখন যায় পনেরো অধ্যায় ছয় আছে পেরিতের এরপর আরো যদি দেখেন যে পেরিত পল এবং অন্য অন্য সাহাবিরা যখন এই বিতর্কিত বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করছিল এক একজন এক এক মত দিচ্ছে সেই সময়তে তারা কি বলতো তারা কি বলতো যে আমরা পবিত্র আত্মার সাহায্যে আমরা এই কথা বলছি তারা কি বলতো আমার বিচার এই আমার মনে হচ্ছে এই এই হিসাবেই তারা নিজেদের মতামত তারা পেশ করতেন এটা আছে পেরিত পনেরোধ্যায় অধ্যায় উনিশ নম্বর বার্স যে সেন্ট পল বা অন্য অন্য যারা এই বিতর্কিত বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করতো তারা বলতো না যে পবিত্র আত্মা আমাকে সেই এই কথা বলে গেল তার বলতে এটা আমার বিচার আমার বিচার তার মানে বোঝা যাচ্ছে যে বাইবেলটা সম্পূর্ণ পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় বরং তাদের নিজেদের কথা তারা পূর্ণ করেছে নিজেদের কথা তারা প্রবেশ করিয়েছে পবিত্র আত্মার সাহায্যে নয় কেন বিতর্কিত বিষয়ে পবিত্র আত্মা এসে তাদের কোনো সমাধান দেয়নি নিজেরাই নিজেদের কথা মতো তারা যুক্তি দিয়ে তর্ক দিয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করেছে আরো দেখবেন পেরিতের book of Acts chapter number fifteen verse number fifteen to eighteen অনেক সময়তে তারা বিতর্কিত বিষয়ের সমাধান দেওয়ার জন্য তারা পবিত্র আত্মাতে সাহায্য নিত না পবিত্র আত্মা এসে সাহায্য করতো না এবং তারা ওল্ড টেস্টিমেন্ট থেকে তারা বিভিন্ন দলিল প্রমাণ নিয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করত মানে সার্বিক এই দিক থেকে বোঝা যাচ্ছে যে না যখন তাদের মধ্যে বিতর্ক হতো মানে শাস্ত্র নিয়ে কোনটা করবে কোনটা করবে না সেই সময় পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করেনি বাইবেল লিখতে সাহায্য করবে আশ্চর্য বিষয় তারপরেও পবিত্র আত্মার কাছে তারা কখনো স্বর্ণপন্ন হয়নি বা নিজেদের সিদ্ধান্ত নিজেদের রায় নিজেদের ফাতোয়া দিত কখনো ওল্ড টেস্টেন্ট থেকে কোট করতো কখনো সেখান থেকে কোট করতো এই মহাবিতর্ক দীর্ঘদিন যাবৎ যখন চলতে শুরু করলো বুক অফ এক স্কুলের পনেরো অধ্যায় উনচল্লিশ নম্বর ভার্স সেই সময় বার্নাবাস এবং সেন পল তার দুজন পৃথক হয়ে চলে গেল সমাধান হয়নি দুজন পৃথক হয়ে চলে গেল গেল পবিত্র আত্মায় সে তাকে সাহায্য করেনি আর বাইবেল নাকি পবিত্র আত্মায় সাহায্যে লেখা আরো দেখেন গালতিয়া দ্বিতীয় অধ্যায় এগারো থেকে তেরো ভার্স আরেকটা বিতর্ক পাওয়া যায় সেখানে পিতরের সঙ্গে পলের বিতর্ক পাওয়া যায় বিশেষ করে আইহুদিদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া এইসব বিষয়গুলো নিয়ে একটা মহা বিতর্ক দেখা দেয় সেই সময়তে পিতরকে পিতর যিনি যিশুর একজন প্রথম স্তরের সাহাবি যিশুর অলৌকিক কাজ করতে পিতর দেখেছে অপরদিকে যিশুর যখন ক্রুসিফিকশন হয় তথাকথিত ক্রুসিফিকশন তার পুনরুত্থান সবগুলোর সাক্ষী এবং বড় মাপের একজন সাহাবি একজন হাওয়ারি একজন সঙ্গী শিষ্য যিশুর আর সেন্ট পল এর সঙ্গে যখন এই পিতরে বিতর্ক লেগে যায় গালেতিয়া দ্বিতীয় অধ্যায় এগারো থেকে তেরো নম্বর পদে আছে যে পিতরকে সেন্ট পল যে কখনো সচককে যিশুকে দেখেনি যিশু জীবিত থাকা অবস্থায় হঠাৎই দাবি করেছিল যে নাকি পরে দেখেছে তো যাই হোক এই পল পিতরকে তাকে অনেকভাবে মন্দ কথা বলেছে যেমন বলছে কপট দোষী মানে পল তাকে দোষী সাব্যস্ত করছে অথচ পল পিটর তিনি একটা সমাধান দিয়েছে যেটা সেন্ট পলের বিরুদ্ধে গিয়েছিল এই নিয়ে নিজেদের মধ্যে বাঘ বিদণ্ড তর্ক চলেছে দীর্ঘদিন ধরে তো তার মানে বোঝা যাচ্ছে যে এই সব পিটর বলেন পল বলেন যিশুরাজ বারো শিষ্য বলেন তারা পবিত্র আত্মার সাহায্যে তারা কথা বলতো না যদি পবিত্র আত্মার সাহায্যে কথা বলতো তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে কখনো যেত না অথবা সমাধানের জন্য বলতো যে আমাকে পবিত্র আত্মা এই সমাধান দিয়েছে তুমি আমার বৃদ্ধতা করছো মানে এই সব বারো জন শিষ্য তারা পবিত্র আত্মার সাহায্যে কথা বলতো না এটাই প্রমাণিত হয় এই ধরনের অনেকগুলো দেওয়া যায় ফার্স্ট করিন্থিও দেখবেন সপ্তম অধ্যায় দশ নম্বর ভার্স বারো নম্বর ভার্স পঁচিশ নম্বর ভার্স এবং চল্লিশ নম্বর ভার্স যখন একটা সমস্যা আসে সেন্ট পলের কাছে যে কুমারী নারীদের ব্যাপারে সমাধান কি হবে তখন সেন্ট পল বলছে যে ঈশ্বরের বাক্যের মধ্যে আমি এমন কোনো কথা পাইনি আমি আমার নিজের মত দিচ্ছি সেন্ট পল নিজের মত দিয়েছে তিনি বলছেন যে ঈশ্বরের বাক্যের মধ্যে আমি কোনো কথা পাইনি যে কুমারী নারীর সঙ্গে কি আচরণ করা হবে এবং আমি আমার মত দিচ্ছি তিনি বলেননি যে আমি পবিত্র আত্মার সাহায্যে আমি আমার মত দিচ্ছি বলেন তিনি নিজের মতামত দিয়েছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী এতগুলো কথা থেকে এটাই প্রমাণিত হয় বাইবেলে এটা পবিত্র আত্মার সাহায্যে লিখিত কোনো গ্রন্থ নয় বরং খ্রিস্টানরা যে রেফারেন্সটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করে বাইবেল পবিত্র আত্মার সাহায্যে লেখা এটার মধ্যে থেকেই উত্তর পাওয়া যায় যে না এটা পবিত্র আত্মার সাহায্যে গোটা বাইবেলটা লেখা নয় কেননা প্রফেসি শুধু ভবিষ্যৎবাণী এবং নবীগণ যেসব ভবিষ্যৎবাণী করেছে সেগুলোকেই বলা হয়েছে পবিত্র আত্মার সাহায্যে লেখা বা পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা সমস্ত বাইবেল নয় কেননা যিশুর কোনো সাহাবি তারা নিজেকে ভাববাদীও দাবি করেনি দুই নম্বর তারা কখনো পবিত্র আত্মার সাহায্যে আমি এই কথা বলছি হ্যাঁ, দাবি করেনি কিছু কিছু ক্ষেত্রে সেন পল বা অন্য অন্য সাহাবি তারা বলেছে যে পবিত্র আত্মার সাহায্যে বলছি তার মানে আরো পরিষ্কার হয়ে যায় যে কথা তারা পবিত্র আত্মার সাহায্যে বলছে বলেছে সেগুলো ঈশ্বরের বাণী আর যেগুলোতে তারা পবিত্র আত্মার দিকে ইঙ্গিত দেয়নি সেগুলো পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় এবং সেন পল পল পিতরের মানে বলার অনেক পরে জোহান লেখা হয়েছে আরো অনেক আপনারা স্বাভাবিকভাবে এতটা বুঝতে পারছেন বাইবেল নামক এই পবিত্র বাইবেল গ্রন্থটি পবিত্র আত্মার সাহায্যে লেখা নয় বরং এক একটা মানুষের এক এক রকমের ইচ্ছে যেমন ইচ্ছে তেমন তারা লিখেছে পবিত্র আত্মার সাহায্যে বাইবেল লেখা নয় সুপ্রেশ্রোতা মন্ডলী আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আজকে উনপঞ্চাশ নম্বর এপিসোড আমরা শেষ করলাম অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালাম আলাইকুম ও ওবরাকাতহু